এখন আমরা <clears throat> শুরু করব upload video SEO how to uploaded video SEO গতদিন আমরা ক্লাসে দেখছিলাম স্যার কিভাবে একটা ভিডিওকে এডিটিং করে অর্থাৎ একটা ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওটা কিভাবে এসিও e করতে হয় সেই সেই বিষয়টা আমরা গতদিন দেখেছিলাম স্যার কি মনে আছে বিষয়টা একটু একটু মনে আছে হ্যাঁ, একটু একটু মনে আছে স্যার হাতে কলমে করলেন তারপরে ভুলে দিয়েছেন নাকি স্যার কন্টিনিউয়াসলি যদি ভিডিও আপলোড প্র্যাকটিস করতে হবে হ্যাঁ হ্যাঁ কন্টিনিউয়াসলি যদি ভিডিও আপলোড করেন তাহলে আর সমস্যা আমি সিস্টেম সিস্টেম সিস্টেমটা জানি সিস্টেম হ্যাঁ, হ্যাঁ। জানি কিন্তু ওই কাজ করলে তখন আর সিস্টেমটা অটো হাতে চলে আসবে হাতে চলে আসবে ওকে স্যার তাহলে আমরা কি করি আমি চ্যানেলে গেলাম চ্যানেলে যাওয়ার পরে আমরা অবশ্যই আমাদের দুইটা অপশন দুইটা সফটওয়্যারস ইনস্টল করা লাগবে একটা হচ্ছে কি বিডাইকিউ এক্সটেনশন আর একটা হচ্ছে টিউব বডি দুইটা এক্সটেনশন আমাদের কি করতে হবে অ্যাড করতে হবে আচ্ছা আমরা এই জায়গা থেকে দেখেন উপরের দিকে তাকান উপরের দিকে তাকাইলে একটা অপশন দেখতে পারি আমরা মাইকের মতো একটা অপশন দেখতে পারি এবং তার সাথে প্লাস আছে এই যে দেখেন আচ্ছা এই অপশনটাতে আমরা ক্লিক করব আমরা কোনো ভিডিও আপলোড করতে হলে আমাদের চ্যানেলে ঢোকার পরে এই অপশনটাতে আপলোড ক্লিক করলে আমরা এই যে আপলোড ভিডিও এখানে আসছে আপলোড ভিডিওতে ক্লিক করলাম এখন আপনার ভিডিওটা কোথায় আছে সেখানে চলে যাবে একটু ওয়েট করি আমরা হ্যাঁ কম্পিউটারটা একটু স্লো হয়ে গেছে আগের তুলনায় একটু কাজ করতে হবে আচ্ছা যাই হোক এখন দেখেন আমরা এই যে তীর চিহ্ন আছে এখানেও ক্লিক করলে চলবে অথবা সিলেক্ট ফাইলে ক্লিক করলে চলবে যে কোনো এই দুইটা থেকে যে কোনো একটা জায়গায় ক্লিক করলে চলবে আমি তীর চিহ্নতেই ক্লিক করলাম বা এরর চিহ্নতে ক্লিক করলাম এরর চিহ্নতে ক্লিক করার পরে আমরা ভিডিওটা কোথায় রাখছি এই যে বাম পাশে আমার এই জায়গাতে ভিডিও যে আছে ভিডিওটা এবং আজকের এই ভিডিওটা আজকে চার তারিখ এই ভিডিওটাই আমি কি করলাম না সরি এইটা এইটা বর্তমানে রেকর্ড হচ্ছে এই ভিডিওটা আমি আজকে রেকর্ড করছি মানে এইটাই আমি আপলোড করব তাহলে এটা সিলেক্ট করলাম তারপরে ওপেনে দিলাম ওপেনে দেওয়ার পরে ভিডিওটা আপলোড হবে ওকে এখন ভিডিওটা আপলোড হতে থাক এই যে দেখেন পার্সেন্টেজ আকারে আপলোড হচ্ছে অল্প কিছু সময়ের ভিতরে হয়ে যাবে নেটওয়ার্ক ফাস্ট আছে এই জন্য খুব দ্রুত গতিতে আপলোড হচ্ছে আচ্ছা এখন আমরা প্রথমে কি করব একটা টাইটেল লিখবো এই এসিওটা e হচ্ছে যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি এসিও e করবেন আচ্ছা এখন কি করবেন আমরা এই ভিডিওটা টাইটেলটা কি লিখব how to remove image image background background image background for on click okay এখন দিলাম আমি একটা টাইটেল আচ্ছা এটা শুধু এই টাইটেলটা দিলে হবে না এখান থেকে আরও টাইটেল দিতে হবে আমি মনে করেন বাংলা এখন লিখব ঠিক আছে কি লিখব ক্লিকে ব্যাকগ্রাউন্ড কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে করে ফেলুন আচ্ছা, স্যার মনে সুন্দর হয়নি এটা যদি দেই এক ক্লিকে যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ রিমুভ করুন রিমুভ কথাটা আসতে আচ্ছা ওকে স্যার তাহলে এটা কাট দেই আগে কাট দিই এখানে আনে কন্ট্রোল হ্যাঁ, বি এক ক্লিকে যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন তাই না স্যার জি তাহলে এখন আকর্ষণ ধরবে ওকে আচ্ছা এখন এখানে আমরা কি করতে পারি একটা বা দুইটা হ্যাশট্যাগ দিতে পারি কি হ্যাশট্যাগ দিতে পারি এখানে প্রথমে দিলাম হ্যাশ রিমুভ তারপরে দিব রিমুভ রিমুভ তারপরে ব্যাকগ্রাউন্ড আসবে আসবে রিমুভ আসবে এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড ঠিক আছে এবং রিমুভ ব্যাকগ্রাউন্ড তো সম্ভবত জায়গা হবে না জাস্ট রিমুভটা দেই হ্যাঁ রিমুভ ব্যাকগ্রাউন্ড জায়গা হবে না কারণ যেহেতু আমাদের এখানে আর্টিকেল সংখ্যা আর কমে আসছে বুঝতে পারছেন একশো একশো একশো ক্যারেক্টারের ভিতরে আমরা থাকতে হবে এই জন্য আর রিমুভ ওকে এখন স্যার আমরা টাইটেল লিখব এই টাইটেলটা আচ্ছা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ দিলে কি রিমুভ করা যায় ব্যাকগ্রাউন্ড রিমুভ দিলে কি সমস্যা আছে আচ্ছা দেখি ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে দেখি নে কি না ব্যাক দিলে হবে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড এই গল্প থেকে এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড আসছে ও একশো একশো ক্যারেক্টারের মধ্যে টিকে গেছে স্যার একশো হইলে সমস্যা নাই হ্যাঁ একশো হইলে সমস্যা নাই কিন্তু একশো একটাও বেশি গেলে প্রবলেম আছে ওকে স্যার তাহলে আমরা একটা টাইটেল লিখি টাইটেলটা কি লিখব ব্যাকগ্রাউন্ড 99 আছে এখন আমরা টাইটেল লিখি এখানে টাইটেলটা কিভাবে লিখব টাইটেলটা ওইভাবে লিখব আজ আমি প্রথমে একটু বলেছি জি স্যার আজ আমি my back बजावल्यावर कोणा जी सर back back होसे back जी আপনি সিলেট কোন পাড়া থাকেন স্যার আমি দক্ষিণ সুরমা থাকি দক্ষিণ সুরমা ওই যে ব্রিজটা যে ব্রিজ পার হয়ে আসছে না স্যার ওই যে আপনি গাড়ি থেকে নামেন যেখানে ওই যে টার্মিনাল হ্যাঁ, যে বলা হয় ওই টার্মিনালের পাশে ও বাস এলাকা আমরা তো ময়মনসিংহতে গেছিলাম এই পাশে নামছি আর কি ওই তো নামছেন না প্রথমে গেছিলাম তো গোল চক্কর টক্কর অত চিনি না নামা দিছি পরে ওখান থেকে সিএনজি ভাড়া করে একজনে ভাড়া করে ওখান থেকে পঞ্চাশ টাকা নিল তখনকার দিনে আর কি শাহজালাল শাহ মানে ইয়ে পরানের শাহজালালের মাজারে গেছিলাম পঞ্চাশ টাকা সিএনজি পনেরো সালে সম্ভবত বুঝতে পারছি স্যার ওকে তাহলে একটা মোটামুটি একটা আমি একটা ডেসক্রিপশন লিখলাম এখন স্যার তো আমি যদি ফুললি লিখি তাহলে অনেক লম্বার প্রয়োজন যদিও এটা আমি প্রফেশনালি ভিডিও দিতেছি প্রফেশনালি ভিডিও দিতেছি আপনি এভাবেই দিবেন জাস্ট আমি সিস্টেমগুলো আপনাকে দেখাচ্ছি আচ্ছা তারপরে কি করবেন এখানে প্লেলিস্ট তৈরি করবেন লিস্ট তৈরি করার সময় আমি প্লেলিস্টগুলা এখানে কোনো প্লেলিস্ট এই জাতীয় ভিডিওর কোনো প্লেলিস্ট নাই ও আমি আমি যে গত গত দিন যে ক্লাসটা করলাম সেম সেম ক্লাস হ্যাঁ সেম প্রায় সেম ক্লাস কিন্তু জাস্ট ওই যে ওই এটা হচ্ছে আপলোডের সময় আর সেটা হচ্ছে ভিডিও আপলোডের পরে তারপরে no it is not made for kids তারপরে এখান থেকে আমরা ট্যাগ দিব এখান থেকে ট্যাগ দিব ভিডিও মেকটা দাম কত হ্যাঁ ট্যাগগুলা কি দিব ট্যাগগুলা এখান থেকে দিয়ে দিব প্রথমে হচ্ছে Uh, image background image background remove apps change remove photo okay uh, background remove background remove তারপরে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখন কিছু বুঝতেছি এখন কিছু বুঝতেছি যে উল্টা পাল্টা এগুলো দিলেই হয় জি স্যার রিমুভ ব্যাকগ্রাউন্ড স্যার আমাদের মতিউর রহমান স্যার উনি কি স্যার আমাদের ভিডিও এডিটিং গ্রুপে আছেন না স্যার উনি ভিডিও এডিটিং গ্রুপে নেই video sir video editing sir video editing বুঝি না আগে আব্দুল্লাহ ভাই তার আগে ওগুলা ভালো করে বুঝুক তারপরে ভিডিও এডিটিং এর ক্লাসে নেবেন বুঝতে পারছেন স্যার জি স্যার আপনি তো আপনি তো আছেন আপনি হ্যাঁ, হ্যাঁ। শিখাতে পারবেন ভিডিও এডিটিং এবং ভিডিও ইমেজ ইমেজ মেক এই দুটো আমি বুঝি না হ্যাঁ। আসবে স্যার এগুলো আসবে কারণ স্যার যদি এগুলো শেখার আগে যদি সবগুলো একসাথে করেন তাহলে স্যার গোলমাল ফাঁকাই দিবে না না ইউটিউব ইউটিউব আগে শেখা দরকার স্যার এই যে দেখেন আমি এখান থেকে কিওয়ার্ড ইন্সপেক্টর থেকে এটা দিয়ে সার্চ দিছি সার্চ দেওয়া এই কিওয়ার্ডগুলো আসছে এগুলো প্রত্যেকটাই মিডিয়াম এবং সার্চ বারে এগুলার আপনার লোকেশন ভালোই আছে আচ্ছা এই তো কিওয়ার্ড ইন্সপেক্টরের মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ এই যে এই যে ডাউনলোড করতে হবে না না এটা ডাউনলোড করা লাগে না এটা ওই আপনি কিউআর ট্যাগ দেওয়ার সময় ওই জায়গা থেকে আপনি নিতে পারবেন এই আপনি কি করবেন টাইটেলটার প্রত্যেকটা অংশ দিয়ে এইভাবে আলাদা আলাদা কইরা কপি হইরা টেক জেনারেটর অপশনের বসাইবেন কারণ এই টেক জেনারেটর অপশনে না বসাইলে আপনার র্যাঙ্কটা আসবে না বুঝতে পারছেন এই যে দেখেন আমরা প্রত্যেকটা দেওয়ার পরে এখানে এই যে দেখেন আমাদের স্কোরগুলো শুধু বাড়তে থাকে এই জায়গাতে এই জায়গাতে আমাদের স্কোর বাড়তে থাকে এখানে যদি আমরা পঞ্চাশে পঞ্চাশ নিয়ে আনতে পারি তাহলে আমরা হান্ড্রেড পারসেন্ট স্কোর করতে পারছি ঠিক আছে স্যার তারপরে ওই বাইরের কাজগুলো এইভাবে করতে হবে এইভাবেই করতে হবে এইভাবেই যে ভিডিও এসিও বলা হয় যেটা ইউটিউব ভিডিও এসিও এটাই আর কোনো ওয়ে নাই হচ্ছে এটাই অর্গানিক অয়েল এইটাই ভাবে এবং বায়ারের কাজ করার সময় আরেকটু ওইভাবে রিসার্চ করলে ভালো হয় এবং একটু সময় নিয়ে কাজ করবেন এক আমরা সাধারণত বাংলাদেশিদের জন্য একটু সহজেই করে ফেলি তো আপনি হয়তো আর একটু সময় নেবেন এরকম এটা করবেন বিভিন্ন ওই যে আগে যেভাবে আপনার গুগল থেকে রিসার্চ করার একটা অপশন দেখাইছি সেখান থেকে রিসার্চ করবেন তারপরে কিওয়ার্ড প্ল্যানার নামক একটা ক্লাস করাইব আপনাকে আমরা ক্লাস করব এটা সামনে গিয়ে গুগলের ক্লাস যখন করব ওই সময় কিওয়ার্ড প্ল্যানার নামে একটা ক্লাস করব ওইখান থেকে আমরা কিওয়ার্ডগুলো সার্চ করব রিসার্চ করব কম্পিটিশন কিভাবে কার কতটুকু অ্যানালাইসিং আছে কম্পিটিশন আছে সেগুলো আমরা ওইখান থেকে জানবো ঠিক আছে স্যার এখন জাস্ট আমরা এগুলা করি জাস্ট অর্গানিকভাবে কাজগুলো আমরা করার চেষ্টা করি তারপরে এখানে বাংলা আচ্ছা দাঁড়ান এখন এখন ওই টাইটেলটা আমরা ডেসক্রিপশনে দিব ডেসক্রিপশনের কোথাও একটা জায়গায় টাইটেলটা দিয়ে দিব ঠিক আছে এই যে দেখেন ডেসক্রিপশনটা ওই জায়গাতে দেওয়ার সাথে সাথে কতটুকু হইয়া আমাদের র্যাঙ্কটা বাড়ছে সাথে সাথে এতটুকু বেড়ে গেছে ঠিক আছে তিরিশ থেকে সাথে সাথে তেতাল্লিশে চলে গেছে প্রায় চুয়াল্লিশ হ্যাঁ প্রায় চুয়াল্লিশ এই জন্য তো আমরা ভিডিও দিয়ে রাখি জীবনে র্যাঙ্ক করে না এই কাহিনী এটাই হুম কাহিনী এটাই আচ্ছা তারপরে ওখানে আসেন কন্ট্রোল ভি দিলাম ওইগুলারে আলাদা আলাদাভাবে এখন দিতে হবে প্রথমে টোটাল টাইটেলটা দিছি পরে আলাদা আলাদাভাবে দিতেছি এগুলা দিলে অনেক সময় হয়তো র্যাঙ্ক বাড়ে অনেক সময় বাড়ে না এখন আমরা দেখবো না কিছু সময় আছে আবার আমরা যখন কাজ করব ওই সময় আমরা স্কোরটা দেখতে পারতাম না কিন্তু যখন কাজ করা শেষ হয়ে যাবো আমাদের ভিডিওটা আপলোড করা শেষ হয়ে যাবো তখন দেখবেন আমরা দেখতে পারবো এটা ঠিক আছে আচ্ছা, সেক্ষেত্রে যদি যদি স্কোর না হয় ওটা কি আবার এডিটিং করা যায় অবশ্যই অবশ্যই অবশ্যই কেন হবে না মানে বাইরে জন্য করলাম দেখা দেখা গেল স্কোরটা হ্যাঁ মানে আপলোড করার পর্যন্ত বুঝতে পারছি তো বলবেনই যখন যে আপলোড করার পর দেখা গেল যে 90% 80% হয়েছে সেই ক্ষেত্রে হ্যাঁ। পুনরায় আবার আপনি আপনার ফ্রি মাধ্যমে 100% করতে পারবেন না 80% 85% সর্বোচ্চ 85 90% পর্যন্ত নেওয়া যায় কিন্তু পেইড এর মাধ্যমে আপনার হান্ড্রেড করা যায় এজন্য বলবেন যে তার জিওর মধ্যে ওয়েবসাইটের মধ্যে সে যদি পেইড টুলস হিসাবে দিয়ে দেয় আপনার ওই জোটা বিডাইকে এক্সটেনশনটা তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট দিতে পারবেন তবে এটা বায়ারকে বলার প্রয়োজন নাই বায়ারকে বলবেন আমি আপনার স্কোর যথাসম্ভব এইটি প্লাস করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এবং এইটাই হচ্ছে বেটার একটা অপশন এখন দেখি স্যার আমরা এখন তো এখানে আমাদের কতটা ক্যারেক্টার রয়েছে তিনশো ছেষট্টিটা ক্যারেক্টার রয়েছে আমরা ফোন পাঁচশোটা ক্যারেক্টার দিতে পারবো হ্যাঁ তাহলে আমরা রিমুভ ইমেজ রিমুভ ওখান থেকে একটা জিনিস দেখি image background remove remove image background এটা আনছি না ও এটা আইছে আচ্ছা দেখি এখানে আমরা কিওয়ার্ড ইন্সপেক্টর থেকে এটারে সার্চ করি কি অবস্থা এগুলো আমরা দিয়ে দিছি দেখেন টিক মার্ক দেওয়া হয়ে গেছে তার মানে এগুলো দিছি আচ্ছা এখান থেকে আমরা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ এই শব্দটা দিয়ে দেই তবে কাজগুলো পীড়াদায়ক কাজ না ইন্টারেস্টিং কাজ জি স্যার জি স্যার এগুলা বিরক্তিকর কাজ না বুঝছেন যেমন ইমেইল লিস্ট বিল্ডিং ওরা এটা ওরা এক প্রকার প্লেদায় কাজ এগুলো অনেক কিছু করা লাগে কাজ মানে এগুলা তো মানে মারাত্মক প্লে দেয় এজ ওকে স্যার দেখেন ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ দেওয়ার কারণে এখানে আমরা পাইছি আপনার একটা পাইছি এটা নেই আমরা তারপরে এগুলো আমাদের চলে আসছে আচ্ছা তারপরে আসি আমরা আবার আরেকটু অন্য ধরনের এই যে দেখেন বাড়ছে দেখেন আমরা যত বেশি দিতে চাচ্ছি তত আমাদের স্কোরটা বাড়তেছে তারপরে আবার বি দিয়ে sorry background remove image background remove image keyword বড় হলে সমস্যা নাই জি না স্যার এই যে আসছে ব্যাকগ্রাউন্ড রিমুভ ইমেজ আর আছে কিনা এটা একটু ল আর এটা ল সমস্যা নাই দিলাম আমি আচ্ছা আর নাই এখন আমরা বাংলাতে দেওয়ার চেষ্টা করি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ এখান থেকে বাংলা আমরা দেই আপনি বাংলা ইংলিশ মিক্স করে দিবেন ছবি লিখতে পারছেন ব্যাক इसे बैक बज वाला कर को करा देना बैक बज वाला कर को ओ अच्छा बैक इसे बैक बज वाला कर को बॉय जवला कर हाँ एक बार बैकग्राउंड बांध ठीक है इसे बैकग्राउंड सबीर बैकग्राउंड रिमूव আচ্ছা দেখলাম তালহার একটা ভিডিও ছাড়ছে এই এই এই মানে এই সময়ের মধ্যে একশো পঁচিশ ডলার না বিশ ডলারের একজন কাজ পাচ্ছি নতুন স্টুডেন্ট ইউটিউবে হ্যাঁ স্যার ওই তো কাজ আপনাদের আরো দুইটা বা তিনটা ক্লাস পরে কিভাবে কাজ নিয়ে আসবেন সেটার কাজ ক্লাস শুরু করে দিব এবং আমাদের একটা আপনার মাধ্যমে একটা ই লিখে দিতে হবে আপনার বলে দৈনিক এক হাজারের উপর হয় তাহলে তো ওরকম হলে তো মনে হয় কাজ পাই যেতাম আমাদের শূন্য পাঁচ সাত দশ ওই যে আপনার পোস্ট রিচ ইউটিউবে যে গিকটা দিছি না হ্যাঁ ইউটিউবে গিগটা দিছি গিগে ইমপ্রেশন হয় বাড়বে স্যার তাহলে তো আপনি কাজ পাবেন না আমরা কি পাবো আমার তো গতকালকেই সম্ভবত কে পাশাপাশি আসছে সব মিলে আচ্ছা দেখেন তাহলে তো তাহলে তো কাজ বুঝি পাবেন আচ্ছা ওই যেগুলো আমরা দিলাম ওইগুলা সব রেডি হয়েছে আচ্ছা তাইলে স্যার এখানে একটা বিষয় আমরা এই যে বাইরে গেছে ওই যে দেখেন এখানে পাঁচশো উনষাট হয়ে গেছে হাউ টু রিমুভ ফটো এইটা বাদ দিয়ে দিই আমরা এই অপশনটা বাদ দিয়ে দিই ষোলোটা মোবাইল দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড ওকে সমস্যা নাই এখান থেকে আমরা দেখি কোনটা বাদ দেওয়া যায় image background remove background remove এগুলো নাই এক ক্লিকে image background remove remove background এইটা বাদ দিয়ে দিলে ষোলোটা বাদ হয়ে যাব হ্যাঁ হয়ে গেছে এও বেশি বাদ হয়ে গেছে আচ্ছা সমস্যা নাই একটু বাদ তাকে তাইলে এখানে একটা ভুল হয়েছে ভুলটা আমরা শুদ্ধ করে ফেলি এই যে ব্যাক বানানটা ভুল হয়েছে এটা আমরা শুদ্ধ করে ফেলি আকার এই যে বাইরে গেছে একটা ব্যাকগ্রাউন্ড এইটা বাইরে গেছে কন্ট্রোল সি আচ্ছা আমাদের স্কোর এই জায়গা থেকে আর বাড়ছে না তাই না স্যার কিন্তু আমরা দেখবেন ভিডিওটা আপলোড করার পরে বাড়বো আচ্ছা এখন আমরা কি করব একটা তামনাইন রেডি করব ওকে আচ্ছা তাম স্যার একটা বিষয় আমার জিজ্ঞাসা আছে সেটা হলো কালকে আমি আপনার ভিডিও দেখতে হঠাৎ একটা ফ্রি ক্লাসের ভিডিও আসলো ওখানে আপনি এক মেয়েকে জিজ্ঞেস করলেন যে আপনি লিড জেনারেশন কাজ করেন দৈনিক উনি বলে উনি একশো ডলারের কাজ দৈনিক করে এটা কিভাবে তো উনি কিভাবে একটা কাজ পাইছে আর কি একশো ডলারের কিভাবে একটা বায়ার পেয়ে গেছে ওই বায়ারের কাছ থেকে দৈনিক দৈনিক 100 ডলার সব সময় পায় না যখন কাজ দিতে পারে তার একটা মানে 150 টার মতো লিডের প্রয়োজন আছে ওই লিডগুলা যেদিন তিনি সাবমিট করতে পারে ওই দিন তাকে 100 ডলার পেমেন্ট করে তো পেয়ে গেছে উনি উনার 100 ডলার মাত্র অনেক হ্যাঁ সরি স্যার উনি উনি কি আপনার পেইড স্টুডেন্ট না ফ্রি উনি আমার ফ্রি স্টুডেন্ট উনি আর স্যার একটা প্রশ্ন করি এখানে স্যার এই যে জায়গাটায় হ্যাঁ স্যার স্যার আমরা যখন একটা গিগ তৈরি করি স্যার ওটা সেভ থাকে স্যার তো এখানে স্যার যে আপনি এই যে এই যে আইকন ধরে এখানে এই যে আমাদের রিজিউম স্যার এই যে একটা ইমেজটা নিলেন স্যার এটাকে স্যার যে কোনো সাইজ সেই সাইজ নিয়ে যাবে স্যার কিন্তু আমরা যখন একটা গিক তৈরি করি সেটাকে যখন স্যার সেটা সেভ হয়ে যায় সেটাকে স্যার রিসাইজ করতে গেলে সেটা হয় না কেন স্যার আপনি ওই রিলোড করবেন রিলোড না করলে হবে না মানে আপনি আপলোড না করলে হবে না কারণ এখান থেকে রিসাইজ হয় না সেটাকে যখন আমি ইনস্টাগ্রামের পোস্ট বানাতে চাই স্যার সেভাবে হয় না স্যার না না এখানে না আসলে হবে না তো কারণ ওখান আমার 1280 বাই 669 দেওয়া আছে ওই ইমেজটা 1280 বাই 669 দেওয়া আছে এটা হবে না ওটাকে রিসাইজ রিসাইজ করতে হবে কারণ বাট এগুলো কি স্যার ঠিকও রিসাইজ দিলে হয়ে যায় স্যার হয়ে যায় আমি এই সমস্যা করছিলাম প্রথমে ওই ফাইবারের ওই গিটটাকে ইনস্টাগ্রামে দিতে যাই কেটে যায় পরে ভিডিও দেখলাম ওটাকে রিসাইজ করলাম হাজার বাই হাজার বস সুন্দর নিয়ে নিল স্যার ফটোশপে কি এই সিস্টেম আছে স্যার ফটোশপে ফটোশপ তো আপনার দুনিয়ার সব কিছু আছে আপনি ফটোশপে যা ইচ্ছা তা পাবেন ফটোশপে নাই কি সেটা বলেন আগে ফটোশপে সব আছে শুধু ফটোশপ ব্যবহার করা জানলে হবে আরে আর আর কিচ্ছু লাগবে না ক্যানভাটা সহজ বেশি ক্যানভা তো হচ্ছে এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া আপনার ফটোশপ দিয়ে সবচেয়ে কাজ করলে সব এটা হবে প্রফেশনাল আচ্ছা, কেমন হলো how to remove a image background ইমেজের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করা যায় তাহলে হইলো স্যার মানে থাম্বনেলটা হইছে মানে লুকিং মানে দেখতে ভালো লাগবে অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ ঠিক আছে ওইভাবেই তাক তাইলে কি বলেন স্যার সমস্যা নাই তো হলেই হয়েছে মানে মানুষ বুঝলেই হয়েছে ডাউনলোড পিএনজি জেপিজি দিলাম ওকে ডাউনলোড হয়ে গেছে আচ্ছা এখন কি করব ওই ইমেজটাকে আমরা এসিও e করব copy copy Okay, okay sir গেলাম প্রপার্টিজে রিনেম দেব কারণ আমার এখানে অ্যামাজিং দেওয়া আছে ইমেজ রিমুভ এটা হচ্ছে তোমরা রিনেমে রিনেমে কি লিখবো মানে যে কোনো ভিডিওতে রিনেমে আসলে কি লিখবো রেনেমে লিখবেন আপনি ওই যে যে রিলেটেড ভিডিওটা আপনি দিতে চাচ্ছেন বা যে রিলেটেড আপনার ইমেজটা ওই ইমেজটার ওই নামটা দিবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ যেমন হ্যাঁ হ্যাঁ ব্যাকগ্রাউন্ড তাহলে এখানে এই জাতীয় বেশ কয়টা কিওয়ার্ড ব্যবহার করতে হবে নাকি জি স্যার আপনি প্রথমেই চিন্তা করবেন যে আসলে আমি কোন কাজটা করতেছি আমি যে কাজটা করতেছি ওই কাজটার কয়েকটা কিওয়ার্ড সাথে সাথে আপনি মেক করবেন আচ্ছা ওখানে আমরা টেক দিছি যেগুলা এই যে এই জায়গার মধ্যে আমরা টেক দিছি যেগুলো ওই টেকগুলো আমরা কপি করলাম সেগুলো দিলেও সেগুলো দিলেও কি মানে রিনেম হবে না টেক হয়ে যাবে আমাদের টেক হয়ে যাবে মোটামুটি টেক হয়ে গেল তারপরে হচ্ছে এখানে আমরা লিখ দিব description এই ডেসক্রিপশনটা আমরা কপি করলাম এখানে পেস্ট করে দিলাম ওকে অথর দিলাম ইউটিউবকে জাস্ট এটা ইউটিউবের জন্য কাজ করে ইউটিউবের কাজ যেহেতু ইউটিউবের কথা ইউটিউব অথরিটি অথরিটি জি ফাইবারের জন্য কাজ যদি ব্যানার বানাই তাহলে অথরিটি দিলাম ফাইবারকে যদি ফেসবুকের পোস্টের জন্য একটা ইমেজ বানাই তাহলে ফেসবুকের পোস্টে দিব তারপরে আসলাম স্যার অ্যাপ্লাই তারপরে ওকে ঠিক আছে আমার কি হয়ে গেছে এসিও হয়ে গেছে এখন আমি এটা আপলোড দিয়ে দেই আসলাম তাহলে আমরা যে এই মার্কেটিং করার জন্য যে গিগগুলো মার্কেটিং করি লিংকডইনে তাহলে ওগুলো কি এসইও করে দিতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই কত এসইও করি না যদি করি তাহলে আমি স্যার আপনাকে সেদিন অনেকদিন দেখাইছি মেবি যে আমার ইমেজ আমার একটা পোস্টের রিচ কি পরিমাণ হয় কেন হয় কারণ আমি যদি এসিও করে যদি সুন্দর করে মন দিয়ে একটা ইমেজ পোস্ট করি তাহলে সেই ইমেজের প্রচুর পরিমাণ রিচ হয় আচ্ছা স্যার তাহলে এখন আমাদের আমি একটা ইমেজ একটা ইমেজ সেভ করে দিয়েছিলাম কিন্তু তারপরে ওই আগের মতোই কেন এরকম হবে না তো স্যার আর কথা না আচ্ছা তারপরে নেক্সট দিলাম স্যার আচ্ছা নেক্সট দেওয়ার পরে এখন আমরা সাব সাবটাইটেল কি দিব একটা টাইটেল দিব আমি সব সময় টাইটেল দা দাই সাবস্ক্রাইব দা চ্যানেল আপনি কি দিবেন সেটা আপনি চিন্তা করবেন subscribe please subscribe my channel subscribe the channel বা সাবস্ক্রাইব মাই চ্যানেল দিয়ে দেওয়া যায় হ্যাঁ মাই দিলেও হয় সমস্যা নাই my channel please subscribe my channel subscribe my channel ঠিক আছে সমস্যা নাই ডান দিয়ে দিলাম তারপরে অ্যাড অ্যাড দিলাম অ্যান্ড স্ক্রিন অ্যান্ড স্ক্রিনে আমি একটা প্লেলিস্ট অ্যাড করে দিলাম আপনি কি দিবেন আপনিও দিলে ইচ্ছা করলে দিতে পারেন আপনি প্লেলিস্ট অ্যাড করে দিতে পারেন আমি প্লেলিস্ট অ্যাড করে দিলাম আমাদের অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্সটা তারপরে নিচের দিকে আসলাম অ্যাড কার্ড অ্যাড কার্ডটা কী দিলাম আমি এখান থেকে একটা প্লেলিস্ট অ্যাড করে দেই এইটা প্লেলিস্ট দিয়ে দিলাম অর্থাৎ আপনার এখান থেকে ভিডিও একটা দিতে পারেন আপনি প্লেলিস্ট একটা দিতে পারেন ইচ্ছা মতো এটা হচ্ছে আপনার অ্যান্ড স্ক্রিন যখন আপনার ভিডিওটা অফ হয়ে যাবে মানে শেষ হয়ে যাবে তখন ওই ভিডিওগুলোর ছবি আপনার সামনে চলে আসবে আর এটা হচ্ছে ওই দেখাবে হ্যাঁ এটা হচ্ছে আপনার শেষ যখন হয়ে যাবে ভিডিওটা শেষ হবে তখন একটা টাইটেল দেখাবে ঠিক আছে তারপরে নেক্সট তারপরে আমাদের সবগুলো ঠিক আছে আমরা এখান থেকে তারা আমাকে কোনো কপিরাইট স্ট্রাইক করেনি সো আমি তারপরে দিলাম নেক্সট এখন আমার দেখি পাবলিশ ঠিক আছে সব কিছু ঠিক আছে আমার অটো ঠিক আছে শিডিউল লাগবে না শিডিউল মানে কি স্যার শিডিউল মানে হচ্ছে যদি আপনি চান এখন পোস্ট দিবেন না হ্যাঁ, কিছু সময় পরে দিবেন তাহলে এটা দিবেন ওকে তারপরে আমরা পাবলিশ দিয়ে দিলাম ওকে আমাদের এখন পাবলিশ হয়ে গেল পাবলিশ করে আচ্ছা যদি এটা কপিরাইট দেখা যায় তাহলে কপিরাইট দেখাইলে আর এই ভিডিও সামনে দিতে পারবেন না বা এই ভিডিওটা দিবেন না এখান থেকে ক্রস দিয়ে দিবেন মানে এটা আপলোড আর দিবেন না বুঝতে পারছেন স্যার আর যদি দেন তাহলে হাইড করে দিয়ে দিবেন অর্থাৎ এটা জাস্ট হাইড ওই যে পাবলিক যে যে জায়গার মধ্যে একটা অপশন আছে ওই জায়গার মধ্যে আপনার হাইডও একটা অপশন আছে সেখান থেকে হাইড করে দেবে তারপরে কপি এখান থেকে এই যে লিঙ্ক এখানে হচ্ছে আমার ভিডিও লিঙ্ক এই ভিডিও লিঙ্কটা এখান থেকে এই যে ওই জায়গাতে কপি করলাম এটা ক্রস করে দিলাম এটা আমাদের প্রয়োজন নাই আমরা ফেসবুকে গেলাম ফেসবুকে গিয়ে আমার প্রোফাইলে অথবা গ্রুপে যে কোনো একটা জায়গায় আমি কি করব আমি এটা পোস্ট করে দিব এই লিঙ্কটাই শুধু পেস্ট করে দিলে আমার পোস্ট হয়ে যাব ওকে এই যে হয়ে গেছে তারপরে এখান থেকে পোস্ট তাহলে আমার সোশ্যাল মিডিয়া অ্যাডও হয়ে গেছে এখন আমি যাই আমার চ্যানেলে আবার নতুন কইরা গিয়া আমি ওই ভিডিওটা ওপেন করব দেখি কি অবস্থা হয় ভিডিওটার তখন ওই ভিডিওটা এই মাত্র দিছি এইটা ভিডিওটা এখন ওপেন করি কি অবস্থা দেখি স্কোর কতটুকু পর্যন্ত আসে একটু দেখে নেই স্যার ট্যাগ কয়টা দিব স্যার আমরা এখানে ট্যাগ কয়টা দিবেন এটার প্রশ্ন না প্রশ্ন হচ্ছে আপনার ক্যারেক্টার হিসাব অর্থাৎ পাঁচশোটা ক্যারেক্টারের মধ্য থেকে আপনি সব কিছু করবেন আপনি পাঁচশো ক্যারেক্টারের সীমার ভিতরে থাকতে হবে এটাই হলো আপনার কথা এখানে পঁচানব্বই পার্সেন্ট হয়েছে কোনটা ও স্যার ডেসক্রিপশনে ট্যাগ এড করার মধ্যে ফার্স্ট পার্সেন্ট আমরা হইতে পারিনি মানে ফার্স্ট পার্সেন্ট কম হয়েছে আচ্ছা এই জায়গার স্কোর কি আসে আমরা দেখি আচ্ছা সেই ক্ষেত্রে ওকে 100 বানানোর জন্য আর কোনো পদ্ধতি নাই হ্যাঁ এই তো আবার ভিডিও এডিটিং এই যে এডিট ভিডিও এই জায়গাতে ক্লিক করবেন সেখান থেকে গিয়া যে অপশনটা আপনাকে বলছে একটু দুর্বল হ্যাঁ। আছে সেই অপশনটা ওই হ্যাঁ আমাকে আমাকে যেমন আমাকে যেমন দেখাইছিলেন প্রথম দিন যে ক্লাসটা করছিলাম ওই ক্লাসটার কথা বলছি স্যার আচ্ছা এখান থেকে দেখেন হ্যাঁ। আমাদের এডিটিং অনেক কিছু অপশন আমাদের এখনও দেখাচ্ছে ক্রস মানে এগুলো হান্ড্রেড পার্সেন্ট হয়নি দ্যাটস মিন এগুলো এখন আমরা এখান থেকে যদি হান্ড্রেড পার্সেন্ট না হয় এখান থেকে ঠিক করবো এই যে দুইটা অপশন এখন আমরা এই দুইটা অপশন ঠিক করতে পারবো না আমরা এই এই অপশনটা আমরা ঠিক করতে পারবো না বাট এইটা তো আমরা দিছি এটাও আমরা দিছি দেখেন এইটা আমরা দিছি আমি এইটা দিছি এইটাও দিছি ফেসবুকেও শেয়ার করছি আচ্ছা, তারপরে শেয়ার করছি হাইড অ্যান্ড তামলাইনও দিছি আমাদের ডেসক্রিপশনটা হান্ড্রেড পার্সেন্ট একশো ক্যারেক্টারের মধ্যে হয়ে যাওয়ার কারণে এটা টু লং দেখাচ্ছে মানে এটা কোনো ম্যাটার না আর একটু শর্ট হইলে একটু ভালো হয় আচ্ছা ওকে আমাদের স্কোর কত হইল সেটা কি দিছে হ্যাঁ আমাদের স্কোর পঞ্চাশ হয়েছে আমাদের স্কোর পঞ্চাশ হয়েছে আচ্ছা পঞ্চাশ কি জন্য হয়েছে দেখেন আমাদের টেক ভলিউম স্যার এখানে পঞ্চাশ হয়েছে তার মানে হচ্ছে আমাদের টেক ভলিউম হচ্ছে মাত্র ফাঁসের মধ্যে তিন কিওয়ার্ড ইন টাইটেলের মধ্যে ঠিক আছে ফাঁসে ফাস টেক কাউন্ট হচ্ছে five by four keyword in ডেসক্রিপশনে ফাঁসে ফাস ঠিক আছে ট্রিপল কিওয়ার্ড ফাসে ফাস সব ঠিক আছে এই পারফরমেন্সগুলো ঠিক আছে বাট কিছু জায়গায় আমাদের লেকেন্স রয়েছে আচ্ছা লেকেন্সগুলো আমরা সমাধান করি আচ্ছা এখন কীভাবে সমাধান করতে পারি প্রথমে হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার বলছে আমরা সোশ্যাল মিডিয়াতে সে বলতেছে শেয়ার হচ্ছে না আমরা এখান থেকে একটা শেয়ার দিয়ে দিই আচ্ছা শেয়ারটা এইভাবেই দিয়ে দিলাম সে আসুক আচ্ছা এখন দেখেন ওই জায়গাতে ক্লিক করার কারণে সরাসরি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে যায় কেন এই চলে যাওয়ার কারণ হচ্ছে আমরা যখন ওই যে লিঙ্ক আপটা ফেসবুকে লিঙ্ক আপ করছিলাম আমি ক্লাসের সেটিংসের সময় দেখাইছিলাম না কিভাবে ফেসবুক লিঙ্ক করতে হয় ইনস্টাগ্রাম লিঙ্ক করতে হয় ওই লিঙ্ক আপ করে থাকার কারণে ওখানে ক্লিক করার সাথে সাথে এই জায়গাতে চলে আসছে তাহলে এখন আমি আবার একটা ওখান থেকে পোস্ট দিয়ে দেই কি আমি দেখেছিলাম হ্যাঁ হ্যাঁ স্যার অবশ্যই ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে লিংকটা দেখাইছিলাম অবশ্যই দেখাইছি স্যার আমি কি কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল জি জি ইউটিউব চ্যানেলের আপ করতে সময় দেখাইছি স্যার আমার তো ইউটিউব চ্যানেল আগে ক্রিয়েট করা ছিল তো না না সেটআপের ক্লাস আচ্ছা, যখন নিছিলাম ক্লাস ভিডিও থাকলেই হয়েছে একবার দেখ সেটআপের ক্লাসে ভিডিও দেখলে পাবেন স্যার একবার দেখলে স্যার একটা বিষয় ফাইবারে ফাইবারে ইনবক্সে কি বাইরকে যে কোনো পোর্টফোলিও লিংক দেওয়া যায় হ্যাঁ পোর্টফোলিও লিংক দেওয়া যায় সেটা হচ্ছে যদি আপনার পোর্টফোলিওর ঠিক থাকে ঠিকঠাক পোর্টফোলিও হয় অরিজিনাল পোর্টফোলিও হয় ঠিক আছে এখন এটা আপনার গুগল দিয়ে তৈরি করেন আর ওয়েবসাইট তৈরি করেন আমি যেটা আপনাকে দেখাইছি আপনার পোর্টফোলিও ওয়েবসাইট যদি থাকে আপনার যদি পোর্টফোলিও ওয়েবসাইট যদি থাকে তাহলে সেই পোর্টফোলিও ওয়েবসাইটটা সরাসরি লিংক আপ করা যায় আমি ক্লাস যখন নিব ফাইবারের ক্লাস হ্যাঁ, যখন লিংক দিয়ে আছে সবই আমি দেখাইয়ে দিব আপনাকে আমি লিংক দিয়ে আমি লিংক লিংক দিয়ে লিংক দিতে ওই পোর্টফোলিও সহ ফাইবারের গিগগুলো সবগুলোই দিয়ে দিছি গুড লিংক ট্রি বুঝতে পারছেন ওটা লিংক আচ্ছা আচ্ছা ও আচ্ছা লিংক ট্রি হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা এন্ড স্ক্রিনটা আমাদের এখানে ক্রস দেখাচ্ছে কেন আমরা দেখি এন্ড স্ক্রিনটা তো ক্রস দেখানোর কথা না কেন দেখায় সে আমরা একটু জাজ করে আচ্ছা এন্ড স্ক্রিন দেখি আমরা এন্ড স্ক্রিন এড করছি কিনা সে যদি এখন আমাদের এটা দেখায় তাহলে যদি এড করে থাকি তাহলে আমরা যদি আমাদের দেখালে এটা ভুল হবে যদি তো এই যে দেখেন এন্ড স্ক্রিন আমাদের এখানে এড করা আছে এই যে দেখেন এড কোড তারপরে এন্ড স্ক্রিন দেখি আমরা এখানে এই যে এই যে কলমের উপরে ক্লিক করলাম কলমের উপরে ক্লিক করার পরে দেখি আমাদের এন্ড স্ক্রিন আছে দেখাচ্ছে নাই এই যে আছে এই যে আছে দেখতে পাচ্ছেন এন্ড স্ক্রিন তো আছে দ্যাটস মিন এটা আমাদের কোনো সমস্যা না করে দেখালে ক্রস আচ্ছা তারপরে আরেকটা আরেকটা আমরা আপলোড করে ফেলি সমস্যা নেই প্লেলিস্ট আরেকটা প্লেলিস্ট তার সাথে অ্যাড করে ফেলি এটা কোনো ব্যাপারই না এখন যে কাজটা করতেছেন এটা বাইরে কাজ এটা কত ডলারের কাজ এটা 5 ডলারের কাজ স্যার 5 ডলারের কাজ এই যে আরেকটা এড করে দিলাম সেভ দিয়ে দিলাম ও হ্যাঁ একটা ভিডিও এসইও করতে সময় sir 5 dollar 60 dollar 10 dollar 15 dollar অর্থাৎ বায়ারকে যত দিয়ে কনভিন্স করতে পারবেন আপনি ঠিক আছে সেটা হচ্ছে মানে আপনার কনভিন্সের উপরে সর্বনিম্ন পাঁচ ডলার নেবেন তাহলে যে একশো ডলার 100 ডলার নেয় এটা কিসের কাজ ওইটা হচ্ছে মনিটাইজেশনের কাজ আচ্ছা তারপরে হচ্ছে স্যার কার্ডের অপশনটা দেখি সরি এখান থেকে না আবার ওই জায়গা থেকে গিয়ে আমরা কার্ডটা নিই তারপরে আমাকে দেখাচ্ছে কি অ্যান্ড স্ক্রিন কার্ড ঠিক আছে হাই রেস থামলাইনটা দেখি হাই রেস থামলাইনটা হাই রিস থামলাইন এই যে ওই জায়গাতে ক্লিক করি হাই রিস থামলাইন তো দিলাম সেখানে আমাকে এরকম দেখাচ্ছে এটা আমি দেখি এরকম অনেক সময় এটা দেখায় আবার কিছু সময় পরে এগুলা তার অটোমেটিকলি রিমুভ হয়ে যাব সমস্যা নাই এক সময় দেখাইব এরকম যে এটা ঠিক হয়ে নাই আবার কিছুক্ষণ পরে আপনি রিলোড দিয়ে দিলে ঠিক হয়ে যাব বুঝলেনি আচ্ছা দেখেন এই যে এত সুন্দর তাম লাইন দিলাম তারপরে সে বলতেছে তার তাম লাইন হয়নি এটা হচ্ছে সে ভুল বলছে আমাকে ঠিক আছে তারপরে হচ্ছে এটা শেষ আর তারপরে হচ্ছে এই অপশনটা সাধারণত এড হয় না আর এই অপশনটা এটা হচ্ছে reply to recent comment reply to recent কমেন্টটা হচ্ছে আমরা তো এখন পর্যন্ত কোনো কমেন্ট পাইনি আমরা যখন রিপ্লাই টু রিসেন্ট কমেন্ট দিয়ে দিব তখন অটোমেটিকলি আমার এটা সবুজ হয়ে যাব এখন কলোজ ক্যাপশন মেনু হ্যাঁ হ্যাঁ দেখ সিস্টেম তো এটাই যে এইভাবে করতে হবে তাই না হ্যাঁ, ওই একই সিস্টেমই আচ্ছা ওকে শেষ তারপরে একটা ওখানে একটা আপনার রিলোড দিয়ে দেই এই যে দেখেন ভিডিওটা শেষ হইতে এই অপশনটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওইটা চলে আসছে আচ্ছা, আবার যাই এখানে স্যার আমি যদি শুধু ইউটিউবের উপরেই ক্লাস নেই তাহলে পনেরোটার উপরে ক্লাস নিতে পারবো ইউটিউবের উপরে প্রতি এক ঘন্টা করে ক্লাস বুঝতে পারছেন স্যার কিন্তু এতগুলা নিয়ে লাভ নেই এগুলা না ইউটিউব ভালো শিখতে হবে YouTube ads campaign YouTube ads campaign তো স্যার অ্যাডস ক্যাম্পেইনের ক্লাসে গেলে অ্যাডস ক্যাম্পেইনের class YouTube ads campaign okay তারপরে দেখাইবো কিভাবে ইউটিউব বুস্ট করতে হয় প্রমোট করতে হয় হ্যাঁ, তাহলে মূলত মূলত বায়ার সবচেয়ে বেশি কাজ চাই YouTube channel create video editing ইউটিউবের বেশিরভাগ কাজ হচ্ছে তার চ্যানেল মনিটাইজেশন করা আর হচ্ছে আপনার তার ভিডিও e করে দেয়া ওই সবচেয়ে বেশি খুব একটা oh. থাকে না কারণ এগুলা e এই তো এইগুলাই হচ্ছে ভিডিও এসিও e এখন যে করতেছি এটাই ভিডিও এসিও আর হচ্ছে চ্যানেল মনি চ্যানেল মনিটাইজ বলতে ওই ওয়াচ টাইম বা সাবস্ক্রাইব হ্যাঁ, দেয়া 1k সাবস্ক্রাইব আর 4k ওয়াচ টাইম 4000 ঘন্টা ওয়াচ হ্যাঁ, এটা হচ্ছে চ্যানেল মনিটাইজ এইটা আমরা কোথায় পাবো ওই তো ওগুলা শিখবেন স্যার এমনি সময় আসুক আগে এগুলা শেষ করে নি আমরা বেসিক লেভেলের ক্লাস শেষ করে নিলে ওইগুলো আসবো স্যার এগুলা দুইটা ভার্সন আছে একটা নাম করে অন্য কেউ দিয়ে দেয় না না না এটা হচ্ছে পেইড ভার্সন আর একটা হচ্ছে ফ্রি ভার্সন হ্যাঁ পেইড ভার্সনটা মানে থার্ড পার্টির আপনার আশ্রয় নিতে হয় আর ফ্রি ভার্সনটা আপনার আপনি নিজেও করতে হবে একটু কষ্ট করলে ফ্রি ভার্সনে করা যায় আর একটু রিল্যাক্সে করতে গেলে পেইড ভার্সনে করতে হয় তো দুটোটাই দেখাইয়া দিব কিভাবে ফ্রি ভার্সনে কাজ করতে হয় কিভাবে পেইড ভার্সনে করতে হয় সবগুলাই দেখাইয়া দিব ইনশাল্লাহ কিভাবে আপনি বায়ারের কাছে কথা বলবেন কিভাবে তাকে চার্জ করবেন কত টাকা খরচ হবে কত টাকা লাভ হবে এই বিষয়গুলা অবশ্যই প্রত্যেকটা ক্লাসের টপিক বা সিরিয়াল বাই সিরিয়াল আসবে বুঝতে পারছেন স্যার এভরিথিং এভরিথিং এভরিথিং আচ্ছা এখন অ্যাড স্ক্রিনটা আসে না হাইলাইট থাম্বনেলটা ইজি হয়ে গেছে এগুলো হবে স্যার এগুলো আর প্রবলেম সলভ হচ্ছে না এগুলো হবে আচ্ছা মানে সিস্টেম তো বুঝলাম জি স্যার সিস্টেম বুঝলেন ভাই সিস্টেম বুঝছি ওই হ্যাঁ, করতে হবে হ্যাঁ স্যার আজকে এই পর্যন্ত হচ্ছে আমাদের ক্লাস এখন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন স্যার আপনি তবে আপনি ক্লাস করলে ঘুম ধরে না সরি স্যার প্রশ্ন তো এগুলো তো আগে একবার করছিলাম না বললাম না এগুলো তো আগে একবার নিজে মানে আপনার আগে একবার জি জি জি আগে একবার দেখাইছি করেছেন এখন আর এই মুহূর্তে নাই জি ওকে স্যার নেক্সট ক্লাস হচ্ছে আমাদের ইউটিউব মার্কেটিং এর উপরে ক্লাস কিভাবে আমরা ইউটিউবকে মার্কেটিং করব মানে আমাদের চ্যানেলটাকে খুব দ্রুত আকারে গ্রো করব মার্কেটিং করে সেটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাস ইউটিউব মার্কেটিং জি স্যার ও চ্যানেলকে মার্কেটিং করা যায় হ্যাঁ স্যার আচ্ছা ওকে স্যার ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম